তনয়কে এক বক্তা বলেছিলেন বাংলাদেশে প্রচলিত সালাত হলো জাল জাল কোরআন হাদিসে নাই গাজাখুরি সালাত দয়া করে এই বিষয়ে কিছু বলবেন আল্লাহ মাফ করুন বাংলাদেশের মানুষের নামাজ জাল গাজাখুরি নামাজ আবার গাজাখুরি হয় কিভাবে এটা কোনো সঠিক কথা হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে দায়িত্বশীল এবং সুন্দর কথা বলার তৌফিক দান করুন কোনো আলেম তো এটা বলার কথা না হয়তো আপনি ভুল শুনছেন কিনা আল্লাহ ভালো জানে বাংলাদেশে মানুষের নামাজ জাল এরকম কথা অত্যন্ত জঘন্য গর্হিত কথা ফেকি ইখতলাফ যদি থাকে তার কারণে সেই ইখতলাফের ভিত্তিতে কোনো কিছুকে জাল বলা বা একটা দুইটা মত পার্থক্য অন্য বিষয়ে আপনার কাছে দ্বিমত মনে হচ্ছে দুই চারটা বিষয় আপনি ভিন্ন মত পোষণ করেন সেজন্য গোটা নামাজকে জাল বলা ভিন্ন মতের কারণে জাল বলে দেওয়া এটা অত্যন্ত গর্হিত কথা অনেক বড় কথা জঘন্য কথা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন কথা বলা উচিত নয় যেটা কোরআন হাদিসে আছে ওটা যদি আপনি জাল বলেন তাহলে আপনি আল্লাহর নামে মিথ্যা কথা বললেন হাদিসের নামে রাসুলের নামে মিথ্যা কথা বললেন এটা কারণে অপরাধ হবে আল্লাহর ওয়াস্তে এগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের হেদায়তের দোয়া করেন আর আপনারা নিজেরা বাড়াবাড়ি করবেন না ওলামা একরামের ইমামদের মতো পার্থক্যপূর্ণ ইশতেহাদি বিষয়গুলোকে যদি এরকম জাল ভুয়া গাজাখুরি বলেন তাহলে এটা কোনো কোনো ক্ষেত্রে কাবিরা গুণা পর্যন্ত হতে পারে মহাপাপ হতে পারে জঘন্য অপরাধ হতে পারে তাহসাবুনাহু হাইয়েনা মনে করতেছেন এগুলো সাধারণ কথা ওহু আইন্দাল্লাহ আজিম অথচ এটা আল্লাহ কাছে অনেক বড় কথা যদিও আল্লাহ তালা চারিত্রিক বিষয়ে বলেছেন কিন্তু ক্যাটাগরি প্রায় কাছাকাছি আল্লাহ তালা আমাদেরকে জঘন্য মন্তব্য করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বাংলাদেশে মানুষের নামাজ জাল হবে কেন ভুল কথা বর্তমানে জেনারেল শিক্ষিত যুবক যুবতীদের মাঝে ব্যাপক পরিবর্তন আসছে কিন্তু এখনও বিভিন্ন ক্ষেত্রে পিছুটান আছে এক্ষেত্রে আমাদের করণীয় কি একটা জিনিস খুব ভালো লাগে ভাই এবছর যতগুলো মাহফিলে গিয়েছি বেশিরভাগ মাহফিলগুলোতে অডিয়েন্সের বড় একটা অংশ দেখেছি যুবক ভাইয়েরা আমার প্রাণটা ভরে গেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে সিলেটে একটা মাহফিলে গিয়েছি শতকরা নাইনটি নাইন পার্সেন্টই চেহারা দেখে বোঝা যাচ্ছে একেবারে সাধারণ টকবগে যুবক আমাদের যুবকরা যদি আলো পেয়ে যায় তারা যদি হেদায়ত পেয়ে যায় তারা যদি সঠিক পথ পেয়ে যায় তারা যদি শুধরে যায় সংশোধিত হয়ে যায় তাহলে আমাদের দেশটা সোনার দেশ হতে সময় লাগবে না এদেশ থেকে যৌতুক মাদক এদেশ থেকে দুর্নীতি অন্যায় পাপাচার অপচয় সীমালঙ্ঘন এবং উদ্ভট আচরণ এগুলো ইনশাল্লাহ বিদায় হয়ে যেতে সময় লাগবে না অনেকে এই যে থার্টি ফার্স্ট নাইটের উন্মাদনা দেখে এত বেশি মন খারাপ করেছেন যে যুবকরা সব বোধহয় বকে গেছে আরে ভাই এই আতসবাজি যদি পাঁচটা বিল্ডিং থেকে পাঁচজনে করে মনে হয় হাজার হাজার মানুষ করছে ঠিক না বে ঠিক পাঁচটা বিল্ডিং থেকে পাঁচ পাঁচা পঁচিশ জন যুবক মিলে পাঁচটা আতসবাজির করলো পাঁচটা আপনার ফানুস উড়াইলো দেখে মনে হচ্ছে গোটা আকাশ লাল হয়ে গেছে সারা ঢাকা শহরের মানুষ সব ফাঁসেক হয়ে গেছে আসলে কি তাই আমি এখনো বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি আমাদের সমাজের যুব সমাজের বড় অংশ তারা শুদ্ধতার পথে আসতে চায় সুন্দর পথে আসতে চায় কারণ তারা দেখেছে আল্লাহর অবাধ্য থাকার জীবনের ভিতরে কোনো শান্তি আসলে নাই এটা শয়তানের মরিচিকা ধোঁয়াশা শান্তি একমাত্র আছে আল্লাহর আনুগত্যে আল্লাহর গোলামির মধ্যে আল্লাহ তালা আমাদের যুবকদেরকে হেদায়তের পথে আসার তৌফিক দান করুন কিভাবে যুব সমাজকে আরও সুন্দর পথে আনতে হবে এর সবচেয়ে বড় উপায় হলো আমরা যারা তরুণ আছি যারা ইসলাম বুঝেছি আল্লাহর পথে এসেছি কোরআন হাদিসের অনুযায়ী চলার চেষ্টা করি আমাদের আচরণ দিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে আপনি স্মার্ট হতে হবে আপনার স্কিলকে ডেভেলপ করতে হবে আপনি নিজেকে উন্নত করতে হবে আপনি পরিশ্রমী হইতে হবে আপনি উদ্যমী হইতে হবে আপনি ঢিলা ঢালা হইলে হবে না অনেক যুবক আছে একটু নতুন ইসলামের দিকে এসে নামাজ কালাম পড়া ধরছে এরপরে সে ঢিলা হয়ে গেছে ঢিলা বুঝেন ঢিলা মানে এখন তার দুনিয়ার কাজ আমার ভালো লাগে না সে শুধু মসজিদে বসে থাকতে ভালো লাগে এটা হলো শয়তান তাকে ন্যাকসুরুতে ধোকা দিচ্ছে কারণ ইসলাম বলে ফাইদা কুদিয়াত ইসালা ফান্তা শরফিল্লাহ নামাজ শেষ বের হয়ে যাও জমিনে চলে যাও কাজ করো যে কাজ করবা আল্লাহ পছন্দ করেন সেটা ভালোভাবে করবা যুবক ঢিলাঢিলি করে কাজ করে কোনো কাজ করলে আল্লাহ সেটা কি করে না পছন্দ করেন না অনেক যুবক আসে ইসলামের পথে আসলে এরপর তার কাছে আমার ভালো লাগে না মা বাপ একটা জায়গা পাঠাবে বাজার পাঠাবে সে কিছু করতে ভালো লাগে না তার কাছে আনমনা হয়ে থাকে এটা শয়তানের ধোকা আপনি ইবাদতের সময় এবাদত করবেন দুনিয়ার কাজ যখন করবেন সিরিয়াস মোডে দুনিয়ার কাজ করবেন আপনার আদর্শ আপনার আচরণ দেখে অন্য যুবকরা অনুপ্রাণিত হবে অন্য ফ্যামিলি অনুচা অনুপ্রাণিত হবে আমরা বেশিরভাগ কথা দিয়ে মানুষকে দাওয়াত দিতে চাই ভাই কথা দিয়ে তো দাওয়াত দিতে হবে এটা মূল আচরণ দিয়ে দাওয়াত দিলে সেটা হয় বেশি এফেক্টিভ সেটা হয় বেশি প্রভাবশালী আমরা আমাদের আচরণ দিয়ে যুবকদেরকে ইসলামের পথে আহ্বান করবো সুন্দর আচরণ দিয়ে করবো তো ইনশাল্লাহ